ও ডাগর চোখে নাগর মেনে প্রেম জাগে আরে পাওয়ার আশায় প্রেম পিপাসায় একটু ছুটে চাই তোমায় রং মাখানো ডাগর সাগর মনে প্রেম জাগায় পাওয়ার আশায় প্রেম পিপাসায় একটু ছুতে চাই তোমায় চাই রে ভেসে রূপে রসে দিওয়ানা মস্তানা হয় চাই রে ভেসে রূপে রসে দিওয়ানা মস্তানা হয় দিওয়ানা মস্তানা দিওয়ানা মস্তানা দিওয়ানা মস্তানা দিওয়ানা মস্তানা পাতায় সুগন্ধি এক ফুল ফোটে শরীর মনে খুব গোপনে উথাল পাথাল ঢেউ ওঠে জানি হয় সুগন্ধি এক ফুল ফোটে শরীর মনে খুব গোপনে উথাল পাথাল ঢেউ ওঠে সাত দিনে প্রেমিক মনে প্রেম পরশে তোমায় চায় রাত্রি দিনে প্রেমিক বনে প্রেম পরশে তোমায় চাই যাই রে ভেসে রূপে রসে দিওয়ানা মাস্তানা যাই রে ভেসে রূপে রসে দিওয়ানা মাস্তানা হয় দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা পাশে আলতো করে নাও তুলে আর রাখবো ধরে খুব আদরে সবটুকু প্রেম নাও খুলে আর প্রেম সুবাসে থাকবো মিশে আলতো করে নাও তুলে রাখবো ধরে খুব আদরে সবটুকু প্রেম নাও খুলে ভ্রমর নাচে ফুলের কাছে ফুল সুবাসে মন হারায় ভ্রমর নাচে ফুলের কাছে ফুল সুবাসে মন হারায় যাই রে ভেসে রূপে রসে দিওয়ানা মাস্তানা হয় যাই রে ভেসে রূপে রসে দিওয়ানা মাস্তানা হয় দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা রং মাখানো নাগর চোখে নাগর মনে প্রেম জাগায় আরে পাওয়ার আশায় প্রেম পিপাশায় একটু ছুটে চাই তোমায় রং মাখানো ডাগর চোখে নাগর মনে প্রেম জাগায় পাওয়ার আশায় প্রেম পিপাসায় একটু ছুতে চাই তোমায় যাই রে ভেসে রূপে রসে দিওয়ানা মাস্তানা হয় যাই রে ভেসে রূপে রসে দিওয়ানা মাস্তানা হয় দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা দিওয়ানা মাস্তানা